হাই ফ্রেন্ড আজ আমি আপনাদের দেখাবো কীভাবে হাতোয় সেট টপ বক্সের অনলাইন রিচার্জ করে নিতে হয় তো ফ্রেন্ড কথা না বাড়িয়ে সোজাসুজি চলে আসছি আমি কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অনলাইনে Hathway set top box recharge করে নেবেন তো চলুন দেখে নেওয়া যাক তো ফ্রেন্ড আমি এখন হাতের রিচার্জটা দেখিয়ে দেবো তো আমি চলে এসেছি গুগল ক্রোম ডেস্কটপে তো এখান থেকে আমি একটা নতুন পেজ খুলব নতুন পেজে লিখব pay my TV dot in তো দেখুন চলে এসছে এখানে একটি এই যে ডান দিকের নিচে যে অপশানটি রয়েছে দেখুন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট লেখা এই বক্সের ভিতরে একটা কার্ড নাম্বার দিতে হবে এই কার্ড নাম্বারটি আপনারা পাবেন কোথায় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সেটটা বক্সের ভিতরে দেখবেন এরকম একটা চিপ থাকে ওই চিপে তলার দিকে দেখবেন এই আমি স্কোয়ার করে দেখিয়ে দিচ্ছি এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি হচ্ছে কার্ড নাম্বার এই কার্ড নাম্বারটি আপনারা দিয়ে দেবেন এখানে দেখাচ্ছে এইট থ্রি সেভেন টু আমি এখানে দিয়ে দেবো চারটে zero eight three seven two six eight three eight six আমি থ্রি এইট সিক্স কোড দিয়ে দেবো one six zero three seven zero তো দেখুন চলে এসছে কাস্টমার ডিটেলস তো এখানে এই এই বক্সটিতে কী কী রিচার্জ আছে সব ডিটেলস দিয়ে দিয়েছে কোথায় দেখবেন সেটা এই যে বক্স করে দিচ্ছি এইখানে দেখবেন কি কি চ্যানেল আছে ঠিক আছে এইখানে এই সাইডের পার্টটা স্ক্রল করলে কি কি চ্যানেল আছে সব দেখিয়ে দেবে এখান থেকে যদি আপনি কোনো চ্যানেল বাদ দিতে চান ধরুন আমি এই সেকেন্ড চ্যানেলটি বাদ দেবো টিকটা তুলে দিয়ে সাবমিট করলে সেই অ্যামাউন্ট দেখিয়ে দেবে কত টাকা রিচার্জ করতে হবে এখানে দেখাচ্ছে দুশো ছ টাকা বাষট্টি পয়সা তো আমি যদি আবার টিকটা দিয়ে দেই তো পুরো চ্যানেল চলে আসছে দুশো দশ টাকা ষোলো পয়সা এবার এটিকে আমি পে নাওতে ক্লিক করলে পেমেন্ট অপশান প্রসেসে ক্লিক করব পেমেন্ট অপশান চলে আসছে এবার আমি এখান থেকে কার্ড মারফত ব্যাঙ্ক মারফত ইউপিআই ওয়ালেট যে কোনোভাবে পেমেন্ট করতে পারি আমি কার্ডটি চুজ করে নিলাম আমার কার্ড নাম্বার দিয়ে দেবো কার্ড নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে পেতে ক্লিক করলে দেখুন পেমেন্টের গেটওয়েতে চলে যাচ্ছে এই আমার মোবাইলে ওটিপি চলে এসছে এবার এখানে ওটিপি দিয়ে দিলে সাবমিট করলে ওটা পেমেন্ট তো আশা করি বোঝাতে পারলাম কীভাবে পেমেন্ট হবে এইভাবে পেমেন্ট করে নিলে আপনার সেটটপ বক্সটি অনলাইন রিচার্জ হয়ে যাবে এবং আপনার প্যাকেজ রানিং থাকবে তো এটা তো গেল রানিং প্যাকেজে এবার যদি আপনি প্যাকেজ চেঞ্জ করতে চান বা নতুন প্যাকেজ দিতে চান তাহলে সেটি কি হবে তার জন্য আমি আবার প্রথম থেকে চলে আসছি নতুন করে আবার পেজটি খুলে দেখিয়ে দেবো কীভাবে প্যাকেজ চেঞ্জ করা যাবে বা কোনো সেটটা বক্স বন্ধ থাকলে তাকে নতুন প্যাকেজ কীভাবে দেবেন তো আমি আবার নতুন করে সেটি খুলছি তো ফ্রেন্ড আমি আবার প্রথম থেকেই পিএমআই টিভি ডট ইন পেজটি খুললাম এখানে কার্ড নাম্বার দেবো একটা দেখি zero eight six one double nine three এই বক্সটির কার্ড নাম্বারটি একদম ফ্রেশ আছে দেখে এখানে লিখেই দিয়েছে নো প্ল্যান ফাউন্ড এখানে কোনো প্যাকেজ দেওয়া নেই তো এইটাতে আমরা এখন প্যাকেজ দিয়ে দেখব কিভাবে প্যাকেজ দেওয়া যায় তো এটা ওকে করে দিলাম তো দেখুন এখানে কিছু অপশান রয়েছে my profile add plan payment history complain registration complain history তো আমি এখান থেকে অ্যাড প্ল্যানে ক্লিক করবো তো এখানে কি কি প্ল্যান আছে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে মিস কল করে দেখে নিতে পারি কি কি প্যাকেজ আছে তো আমি বেসিক্যালি একটা নর্মাল প্যাকেজ এক্ষুনি দিয়ে আপনাদেরকে দেখাতে চাই তো একশো চুয়ান্ন টাকা মানে একশো তিপ্পান্ন পয়েন্ট ফোর জিরো একশো তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা এই প্যাকেজটি আমি দিয়ে দিলাম সিম্পল একদম সিম্পল এভাবে দিয়ে আপনার সেম প্রসেস পে নাওতে ক্লিক করলে আপনার পেমেন্ট ডিটেলস চলে আসবে কার্ড কার্ড নাম্বার দেবেন আপনার দিয়ে পেতে ক্লিক করলে আপনার পেমেন্ট হয়ে যাবে তো আশা করি এবার আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম কিভাবে প্যাকেজ রিনিউ করবেন এবং নতুন প্যাকেজ দেবেন তো আপনারা এভাবে আপনাদের হাতে সেট টপ বক্সটি অনলাইন রিচার্জ করে নিন